একটু অহংকারের দরকার আছে জীবনে বেঁচে থাকার জন্য কারণ বেশি মাথা নিচু করলে লোক আপনার মাথায় পা রাখবে খারাপ সময় জীবনে আসা দরকার আছে কারণ তখন নিজের ক্ষমতা বোঝা যায় আর খারাপ সময়ে কে সাথে থাকে সেটাও দেখা যায় কেউ আমাকে জিজ্ঞেস করে তোমার এই পুরো জীবনে কি করেছ আমি তাকে হেসে উত্তর দিয়েছি কারোর সাথে আমি ধোকা করিনি জীবনের একটি নিয়ম তৈরি করুন যে আপনাকে ছেড়ে যাবে আপনি তাকে ভুলে যাবেন বয়সকে যদি হারাতে হয় তাহলে শখ বাঁচিয়ে রাখুন হাঁটতে পারুন বা না পারুন মনকে উঠতে দিন কেউ গীতাতে জ্ঞান পায়নি কেউ কোরআনে ইমান পায়নি ওই ব্যক্তি আকাশে কি করে খোদাকে দেখবে যে মানুষের মধ্যে মানুষ খুঁজে পায়নি প্রয়োজন পড়লে সারা জীবন একা থাকবেন কিন্তু কখনোই জোর করে কারোর সঙ্গে সম্পর্ক রাখবেন না পাঁচটি কাজ করা আজই বন্ধ করুন সবাইকে খুশি করা অন্যের উপরে বেশি আশা রাখা জীবনে সবসময় অতীতের কথা ভাবা নিজেকে অন্যের থেকে কম মনে করা আর অতিরিক্ত চিন্তা করা একটা কথা সবসময় মনে রাখবেন কারোর সামনে হাত জোর করে না সম্মান পাওয়া যায় আর না ভালোবাসা পাওয়া যায় তাই আপনার আত্মসম্মানকে ধরে রাখুন যদি কেউ ভাগ্যে থাকে সে নিজেই আপনার কাছে আসবে জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে কানে শোনা বন্ধ করতে হবে কারণ বেশিরভাগ লোকের কথা আপনাকে পিছন দিকে নিয়ে যাবে এখন তো জীবনে খুশি আসলেও ভয় লাগে না জানি এই খুশির জন্য কোন মূল্য দিতে হবে কাউকে হারানোর ইচ্ছা নেই আমার কিন্তু নিজেকে আগে নিয়ে যাবার জেদ আছে আপনার কখনোই হার না মানার অভ্যেসটি একদিন আপনাকে জয়ী করে তুলবে ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করুন কারণ মানুষ পাহাড়ে নয় পাথরে আঘাত পায় আপনি যতক্ষণ আপনার ভুল স্বীকার না করবেন ততক্ষণ আপনি একটি ভালো মানুষ হতে পারবেন না মানুষ সব কিছু ভুলতে পারে কেবল সেই মুহূর্তটা ছাড়া যখন তার আপনজনের প্রয়োজন ছিল কিন্তু তার সাথে কেউ ছিল না দেওয়া শুরু করুন তাহলে অটোমেটিক আশা শুরু হয়ে যাবে সেটা সম্মান হোক বা টাকা জীবনের কঠিন সময়টা তখনই শুরু হয় যখন আপনি নিজেকে খোঁজা শুরু করবেন অহংকারে ভরা মানুষ না নিজের ভুল দেখতে পায় না অন্যের ভালো গুণ দেখতে পায় আপনার জীবনে কাউকে অভ্যেস তৈরি করবেন না কারণ যখন ওই মানুষটি বদলে যাবে তখন তার থেকে বেশি আপনার নিজের উপরে রাগ হবে জীবন যত কঠিন হবে আপনি তত বেশি মজবুত হবেন আর আপনি যত বেশি মজবুত হবেন জীবন তত বেশি সহজ হবে আজ সব কিছুই দেখা যায় কে কেমন সত্যি বলছি মানুষও বিক্রি হয় যদি আপনার কাছে টাকা থাকে যে মজা আপনি নিজেকে পরিবর্তন করে পাবেন সেই মজাটা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না মিথ্যা সম্পর্কের থেকে আপনাকে বেশি শান্তি দেবে আপনার একাকিত্ব যা সহজে পাওয়া যায় সেটাকে চেয়ে কি লাভ জেদ তো সেটা পাবার করুন যা আপনার ভাগ্যেই নেই মনে রাখবেন অপমানের প্রতিশোধ লড়াই করে নয় বরং সামনের জনের থেকে বেশি সফল হয়ে নিতে হয় যদি আপনি সত্যিই কিছু করতে চান তাহলে তার রাস্তা পেয়ে যাবেন তা না হলে আপনি হাজার অজুহাত পেয়ে যাবেন জীবনে সফল হতে হলে এই পাঁচটি কথাকে মাথা থেকে বার করুন আমার দ্বারা হবে না লোকে কি বলবে আমার মুড নেই আমার ভাগ্য খারাপ আমার কাছে সময় নেই অন্যের কথায় বারবার রাস্তা পরিবর্তন না করে আপনার নিজের রাস্তা নিজেই তৈরি করুন আপনি পিছনে গিয়ে শুরুটা ঠিক করতে পারবেন না কিন্তু আজ আলাদা কিছু করে শেষটা সুন্দর করতে পারেন কারোর ফিলিংসকে সময় থাকতে বোঝা দরকার কারণ এরও একটি এক্সপায়ারি ডেট থাকে মানুষের আসল সৌন্দর্য তার চরিত্র ও তার কথার মধ্যে থাকে যে আপনার সংঘর্ষ দেখেছে সেই কেবল আপনার সফলতার মূল্যকে বুঝবে তাছাড়া বাকি সবার কাছে তো আপনি কেবল সৌভাগ্যবান ভালো যদি বাঁচতেই হয় আপনার কাজ ও ঈশ্বরকে বাসুন কারণ এই দুইজনই আপনাকে কখনো ধোকা দেবে না পরিস্থিতি মানুষকে এমন তৈরি করে দেয় যেমনটা সে কখনোই ছিল না সম্পর্ক ভাঙার জন্য কোনো ভুলের প্রয়োজন নেই কারণ স্বার্থ পূরণ হবার সাথে সাথে সম্পর্ক অটোমেটিক ভেঙে যায় যখন কেউ অন্যের কাছে ধোকা পায় তখন সে লড়াই করে কিন্তু যখন কেউ আপনজনের থেকে ধোকা পায় তখন সে চুপ হয়ে যায় যে সামনে মিষ্টি কথা বলে আর পিছনে আপনার ক্ষতি করে এমন বন্ধুর থেকে দূরে থাকাই দরকার স্বপ্ন একটা দেখবেন সমস্যা অনেক আসবে কিন্তু এই মুহূর্তটা অনেক সুন্দর হবে যখন আপনার সফলতা চিৎকার করবে সফলতা চূড়াতে একদিন সেই পৌঁছাবে যে প্রতিশোধ নয় বরং পরিবর্তনের চিন্তা করবে যে মানুষের চিন্তা ও উদ্দেশ্য ভালো হবে ভগবান তাকে সাহায্য করার জন্য কোনো না কোনো রূপে অবশ্যই আসবে সময়ের সাথে পরিবর্তন হওয়াটা অনেক দরকার কারণ সময় আমাদের পরিবর্তন হতে শেখায় দাঁড়িয়ে যেতে নয় যদি ভগবান আপনার কাছ থেকে সেটা নিয়ে নিয়েছে যা হারানোর আপনি কল্পনাও করতে পারেন না তাহলে বিশ্বাস করুন আপনাকে এমন কিছু দেবে যা পাবার কথা আপনি কখনোই ভাবেননি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে